হিন্দুদের কাছে দক্ষিণেশ্বর মন্দির একটি পবিত্র ধর্মস্থান এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে কয়টি কালী সাধনা স্থল আছে তাদের মধ্যে অন্যতম হল দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু কিভাবে এই দক্ষিণেশ্বর কালী মন্দির গড়ে উঠেছে সেই সম্বন্ধে সঠিক তথ্য হয়তো অনেকেরই অজানা আঠারোশয় সাতচল্লিশ সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার জন্য কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী রাসমণি দেবী কালীর স্বপ্ন দর্শন পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব এই স্বপ্নের পর রানী রাসমণি অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোক মুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গ্রহস্থান তাই তন্ত্র মতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আঠারোশয় সাতচল্লিশ সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় আঠারোশয় পঞ্চান্ন সালে আট বছরে নয় লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত পরের বছর তিনি পরলোক গমন করেন দাদার মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করেন তার সহধর্মিণী মা সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন এই নহবাতখানা এখন মা সারদা দেবীর মন্দির নামে পরিচিত এই সময় থেকে আঠেরোশো ছিয়াশি সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর ধরে শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন এবং এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নেন তার সাধন ক্ষেত্র আজ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে বহু ভক্তবৃন্দগণ আজও এই মন্দিরে ছুটে আসেন দক্ষিণেশ্বর কালী মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন স্থাপত্য ধারা অনুযায়ী তলা দক্ষিণমুখী এই মন্দিরটি নির্মাণ করা হয় যার উপরের দুটি তলে নয়টি চূড়া দেখতে পাওয়া যায় উত্তোলিত দালানের ওপর মন্দিরের গর্ভগৃহটি স্থাপিত হয়েছে মন্দিরের দালানটির উচ্চতা একশো ফুট এবং ছেচল্লিশ বর্গফুট প্রসারিত মন্দিরের গর্ভগৃহে রূপোর সহস্রদল পদ্মের উপরে মা ভবতারাণী শিবের বক্ষের ওপর অবস্থান করছে